মায়া মুখটা দেখে আমি পড়েছিলাম প্রেমে বুঝি নাই তোর ভালোবাসায় জীবন যাবে থেমে মায়া মুখটা দেখে আমি পড়েছিলাম প্রেমে বুঝি নাই তোর ভালোবাসায় জীবন যাবে থেমে বুঝলি না রে আমারে তুই খুঁজলি নতুন তারে আমায় বলে থাকবি রে তুই পরের বাসরে জীবন আমার হইয়া গেল রে জোহার ভাতা কোন বসতে দিলি রে তুই সাজা আমার হইয়া গেল সুখে থাকিস রে তুই থাকিস বড় সুখে আমি না হয় কাঁদব একাই পূর্ব রোজি দুঃখে আমায় ভুলে থাকিস রে তুই থাকিস বড় সুখে আমি না হয় কাঁদব একাই দুঃখে চিরতর ঘুমায় গেলে আসবে কি তুই নিতে খোঁজ নাকি মরার খবর শুই নাও থাকবি রে নিখোঁজ জীবন আমার হইয়া গেল বসতে দিলি রে তুই মরণের সাজা আমার হইয়া গেল